অনলাইনে ইনকাম করতে চাও আমাদের টিমে যোগদান করো আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো করে রাখতে পারো এখানে প্রতিদিন আর্নিং এর ভিডিও দেওয়া থাকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইথিক্যাল মানি মেকার এখানে যত ভিডিও আছে এখানে আর্নিং পুরোজের ভিডিও দেওয়া আছে এবং আমাদের সাথে কিভাবে জয়েন্ট হবা সেই বিষয় প্রসঙ্গে ভিডিও দেওয়া আছে সো অনলাইনে ইনকাম করার জন্য হাজারো ইউটিউব চ্যানেল খুঁজে পাবা কিন্তু সঠিক পন্থা সঠিক সিক্রেট মেথড কেউ শিখাবে না কারণ সঠিক মেথড জানতে গেলে তোমাদের ইথিক্যাল কোনো লোকের কাছ থেকেই শিখতে হবে আমরা যে সিক্রেট মেথডের মাধ্যমে তোমাদেরকে শিখাবো কাজ এটা আজকের আর্নিং পুরো সাতশো পঁচিশ ডলার আমরা প্রতিদিন উইথড্রল করে থাকি তবে এগুলো কিন্তু টিম ওয়ার্ক করা আছে আমাদের টিমের কিছু মেম্বার আছে তাদের টোটাল অ্যামাউন্ট তোমরা যদি পার ডে ইনকাম করতে চাও তাহলে সর্বোচ্চ তিনশো চারশো ডলার ইনকাম করতে পারবে পার ডে পার ডে এটা ইনকাম করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আর্নিং না হয় আমাদের টিম থেকে তোমাকে রিফান্ড করে দেওয়া হবে যদি প্রুফ করতে পারো যে আমাদের কাজ শিখে ইনকাম হচ্ছে না তোমাদের যে তিরিশ ডলার যে পেমেন্টের মেম্বারশিপ আছে আমরা এখন বর্তমান তিরিশ ডলারের মেম্বারশিপ নিয়ে থাকতেছি তো এই পুরো তিরিশ ডলার তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে এবং হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড তোমরা পেয়ে যাবে যদি কেউ প্রুফ করতে পারো যে আমাদের কাজ শিখে আর্নিং হয় না আমাকে কাজ শিখতে সর্বোচ্চ তোমার আধা ঘন্টা সময় লাগবে আমরা যে সিস্টেম তোমাদেরকে দেখাবো সেটা সম্পূর্ণ ইথিক্যাল মেথড কিভাবে আর্ন করতে হয় সেই বিষয়ে শিখাবো আমরা কোনো ব্ল্যাক মেথড শিখাই না যার পন্থায় তোমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে কিংবা তুমি কোনো বিপদে পড়বে এরকম কোনো কিছু শিখাই না সো আমরা ইথিক্যাল মেথড শিখিয়ে থাকি এবং লিগাল পন্থা শিখিয়ে থাকি যার মাধ্যমে তুমি অনলাইনে ইনকাম করতে পারবে এবং প্রতিদিন উইথড্রল করতে পারবে নিশ্চিত থাকো যে প্রতিদিন আর্নিং করে উইথড্রল করতে পারবে এই কাজটি করার জন্য তোমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ কিংবা তোমার মোবাইল ফোন থাকলেই হবে তোমার যে কম্পিউটার লাগবে এরকম কোনো কথা নেই কম্পিউটার না থাকলেও চলবে কিন্তু মাস্ট বি মোবাইল থাকতে হবে সো অনলাইন ইনকাম করতে চলে অবশ্যই তোমাদের একটি মোবাইল অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে আমরা যে ভিডিও তোমাকে পাঠিয়াবো সেই সিক্রেট ভিডিওগুলো দেখে তোমরা আধা ঘন্টার ভিতরে আর্নিং শুরু করতে পারবে যদি কেউ প্রমাণ করতে পারো যে আমাদের কাজ করে ইনকাম হয় না আমরা সাথে সাথে তোমার হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড করে দেবো এবং আমরা অলওয়েজ সার্ভিসের জন্য তোমাদেরকে কাজ শেখানোর জন্য আমরা সবসময় সাপোর্ট দিয়ে থাকি আমাদের কাছ থেকে সবসময় সাপোর্ট পাবে সো কিভাবে আমাদের টিমে জয়েন করবে